আমাদের মানুষ দূরে তুইয়া Thank Hallelujah. নঙ্গর পেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পইড়া রয়েছে আয়রে সারিং বাড়ির ঘরে এই ধরিয়া আমি কত জেগেছি চইলা একলা ঘরে মন বধুয়ায় আমার রইছে পন্থ চাইয়া বারুই